শুভ সন্ধ্যা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ইউটিউব শো ভাষা নিয়ে ভালোবাসা ফান উইথ ব্যাংকসে ফান উইথ র্যাঙ্কস এই নামটির কারণ কি যারা বিগ ব্যাং থিওরি নামক টিভি সিরিজটি দেখেছেন তারা জানেন যে ওখানে শেরডন কুপার নামের একটি চরিত্র ফান উইথ ফ্ল্যাগস নামে একটি ইউটিউব শো করে থাকে সেই ইউটিউব শোটিতে সে পতাকা নিয়ে কথা বলে বিগ ব্যাং থিওরি আমার অসম্ভব প্রিয় একটি সিরিজ তো সিরিজটি শেষ হয়ে গেছে এখন আমি ভাবলাম যে বাস্তবে এভাবে শেরডনের মতো যদি একটি ইউটিউব শো করা যায় তবে পতাকা নিয়ে না করে আমি সেটা যদি ভাষা নিয়ে হয় তাহলে কেমন হয় পতাকা নিয়ে আসলে আমি তেমন কিছু জানি না আর পতাকা নিয়ে যেহেতু শেরডন কুপার নিজেই যদিও সেটি একটি কল্পিত শো অনেক ভালো ভালো কিছু এপিসোড করেছে আপনারা যারা দেখেছেন তারা জানেন তাহলে আসলে ভাষা নিয়ে করলে কেমন হয় সেটাই আমি দেখছি পৃথিবীতে অনেক ভাষা আছে এখনও প্রায় সাড়ে ছ হাজার ভাষা জীবিত আছে এই ভাষা এই ভাষায় অনেকে কথা বলে থাকে এছাড়াও অনেক ভাষা ছিল পৃথিবীতে যেগুলি যেগুলোকে মৃত ভাষা বলা হয় যে ভাষাগুলি এখন আর কথ্য ভাষা হিসেবে নেই তাদের কিছু কিছু হয়তো লিখিত ভাষা হিসেবে পাওয়া গেছে কিছু কিছু ভাষা এখনও বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টের লিখিত আকারে ব্যবহার করা হয় যেমন রোমান রোমান ক্যাথলিক চার্চে ল্যাটিন ভাষা ব্যবহার করা হয় কিন্তু এই ভাষাটি আসলে মৃত তো এই ভিডিওটি এই আমাদের এই ভিডিওটি এই প্রথম ভিডিওটি হচ্ছে একটি এক্সপেরিমেন্টের মতো এটি অনেকটা পাইলট এপিসোডের মতো আপনারা বলতে পারেন এই পাইলট এপিসোডের মাধ্যমে আপনাদের মতামত জানতে পারবো আপনাদের যদি ভালো লাগে হয়তো সামনে আরও এপিসোড আসবে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি করে এপিসোড প্রকাশ করতে পরবর্তী এপিসোডগুলিতে প্রতি সপ্তাহে আমরা পৃথিবীর বিভিন্ন জীবিত এবং মৃত ভাষা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং ভাষা নিয়ে আমার যে ভালোবাসাটি আছে সেই ভালোবাসাটি আমি আশা করি আপনাদের সকলের মধ্যে ছড়িয়ে যাবে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি অত্যন্ত লো বাজেট প্রোডাকশন আমি আমার একটি ইউএসবি হেডসেট আছে আমি সেটা মাইক্রোফোন ব্যবহার করেই এই ভিডিওটি নির্মাণ করছি এবং ভিডিওটি ধারণ করা হচ্ছে আমার ফোনের ক্যামেরাতে তো এই ভিডিওটি প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ইংরেজি ভাষাতে করব ফান উইথ ফ্যাক্সের মতো এবং পৃথিবীতে যেহেতু এটি কোনো একটি নির্দিষ্ট ভাষা নিয়ে আমার এই শোটি না এটি পৃথিবীর মোটামুটি যে কোনো ভাষা নিয়েই আমরা কথা বলবো তো ইংরেজিতে করলে কিছু সুবিধা হতো কারণ ইংরেজি বহু প্রচলিত একটি ভাষা অনেকেই দ্বিতীয় ভাষা হিসেবে এই ভাষাটি তাদের মাতৃভাষার পাশাপাশি শিখে থাকে আমাদের দেশের মতোই তারপরেও আসলে ভাবলাম এটি আমার মাতৃভাষা বাংলাতেই করি এটি আমার প্রথম ইউটিউব চ্যানেল প্রথম ইউটিউব ভিডিও তো এই শোটি আসলে বাংলাতেই করতে চাচ্ছি বাংলা ভাষায় প্রচুর ভালো চ্যানেল আছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে আমি একদমই সেরকম প্রফেশনাল লেভেলের কেউ না হয়তো সেটা বলার অপেক্ষা রাখেন আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরেও আসলে আমি আমার বিভিন্ন জড়তা কাটিয়ে ভাবলাম ক্যামেরার সামনে আসি আমি কখনও সেভাবে ক্যামেরার সামনে আসিনি সেটা ঘরোয়া পর্যায়ে হোক বা কোনো আনুষ্ঠানিক পর্যায়ে হোক তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সামনের সপ্তাহগুলিতে একসাথে আমরা ভাষা সম্পর্কে অনেক কিছু জানব এবং জানাবো সকলকে ধন্যবাদ আমার চ্যানেল এই ভিডিওটি ভালো লাগবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং তার থেকেও বড় কথা হচ্ছে video-ti share করুন ধন্যবাদ